তুমি বলো আচ্ছা তোমার বাড়িতে যেদিন চুরি হলো সেদিন বা তার আগের দিন ওই তোমার সাথে বটা ঘটার দেখা হয়েছিল নাকি হ্যাঁ হয়েছিল তো বটে আচ্ছা আমাকে বলো তো কি কথা হয়েছিল আমার দরজার হুড়কোটা খারাপ হয়েছিল তাই আমি যাচ্ছিলাম বাজার থেকে হুড়কো কিনতে পথে ওই ঘটার সাথে দেখা ও কবি ও সভা কবি কোথায় যাচ্ছ ও ঘটা এ দেখো না বাজার থেকে হুড়কো কিনতে যাচ্ছি আরে আরে তোমার সবের আর কি দরকার তোমার বাড়িতে তো ওই কবিতার খাতা আর ওই কলম ছাড়া কিছুই নেই ওসব নিতে আর কে ঢুকবে বলো কেন কেন থাকবে না কেন জানো মহারাজের দেওয়া প্রতিটা পুরস্কার আমি যত্ন করে সরিয়ে রেখেছি একটি মোহরও আমি বাজে খরচ করিনি